আসসালামু আলাইকুম একটা কাণ্ড হয়েছে আমরা করে হরবেন চাঁদপুরে যাইতেছি লঞ্চে করে এর মধ্যে আজিজুল বলে একটা গান লিখছে তো আমরা সেই দুই সালের মতো হঠাৎ করে বসছি সবাই যে গানটা করি এখন বাজে রাত চারটা তো আমরা চিন্তা করলাম যেটা করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করি আজি সাথে তারে দিদিয়া ফিরাইবি তারে দিক তাই সাথে তারে দিদিয়া ফিরাইবি তারে অমূল্য তার কামনা দেওয়া সহজ কথা না টিকা দেওয়া সহজ কথা Bye. যে পাক্কা বাপটা কিয়া মাফ চাইলেও পাবে না রক্ষা তুমি পাবে না রক্ষা তুমি পাবে না রক্ষা না না না কাজ করবে না যে মাফ চাইলেও পাবে না রক্ষা তুমি পাবে না রক্ষা তুমি পাবে না রক্ষা দেওয়া সহজ কথা না ভিক্ষা দেওয়া সহজ কথা না ভিক্ষু কাইসা আছে তারে কি দিয়া ফিরাইবি তারে এই ভিক্ষু কাইসা আছে তারে কি দিয়া ভিক্ষু আইসা যা হয়েছে তাই লোকচুরি নেই যা হয়েছে তাই